আমার নবী হজরতে ফাতেমা রাজি আল্লাহ আনহার জন্য দাঁড়াই যেতেন আমার নবীজি তাকে বসাইতেন নবীজি ইকরামা ইবনে আবু জাহালের জন্য দাঁড়াই যেতেন ইকরামার জন্য সুবহানাল্লাহ বলেন নবীজি হাসান হুসেনের জন্য দাঁড়াই যেতেন আল্লাহ আকবার আবার রসুল্লার সম্মানে একবার জায়দরা দিলাতেন নবীজি দাঁড়িয়ে গেছেন তাকে মোয়ানাকা করছেন একজন আরেকজনের সম্মানে যদি দাঁড়ায় সম্মানিত ব্যক্তির এটা না যায়স নয় এটা কি না যায়স হ্যাঁ আল্লাহ নবী একদিন দাঁড়া গেলেন সাহবা কেরামা দাঁড়া গেলেন নবীজি যতক্ষণ না তাদের স্ত্রীদের ঘরে না প্রবেশ করলেন আবার ফিরে আসলেন ততক্ষণ পর্যন্ত নবীজি দাঁড়িয়েই থাকলেন সেই জন্য কেয়ামলি তাজিম সম্মানের জন্য দাঁড়ানো যেমন জমজমের পানি আমরা খাই বসে খাই না দাঁড়ায় দাঁড়ায় খাওয়া সন্ন্যত কথা বলেন ঠিক কিনা এগুলো সম্মান এগুলো কি রসুল্লার সম্মানে যদি কোনো ব্যক্তি দাঁড়ায় এটা না জায়েজ নয় এটা হারাম নয় হ্যাঁ কিছু কিছু কিয়াম নিষিদ্ধ রসুল্লাহ তা কোমো কামায়া কোমর আজম অনারবের মানুষগুলো যেমন দাঁড়ায় থাকে আজমিরা ওই রকম কিয়ামকে নিষেধ করছে যেমন একজন মানুষের সামনে কুন্নিশ করে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকে এটা ইসলাম সাপোর্ট করে না এ ধরনের কিয়াম হারাম এ ধরনের দাঁড়ানো কি কথা বলো না এ ধরনের দাঁড়ানো কি রসুল্লাহ মান কিয়ামান মনে করে আমার সম্মানে আরেকজন দাঁড়ায় এটা নিষেধ করেছেন বলেন নবী হোসেন এই ধরনের করা যাবে না কিন্তু আমরা রসুল্লাহর সম্মানে দাঁড়াই আমার নবী রোজা মোবারক হায়াতুল নবী সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন ওরা বলেন নবীজিরে তো আপনারা দেখেন না না দেখে কেমনে দাঁড়ান এখানে তো আমরা দেখি আপনারা কি কাবা শরীফ দেখেন কিন্তু কাবা শরীফকে সম্মান করেন কিনা কাবার দিকে কি থুতু দেন কাবার দিকে পা দিয়ে ঘুমান কাবা শরীফকে দেখেন না অথচ কাবা শরীফে থুতু দেন না কাবার দিকে থুতু ফেলেন না কাবার দিকে পা দিয়ে ঘুমান না কাবাকে সম্মান করেন কাবাকে না দেখে যদি সম্মান করা যায় আমার নবীর ওজা মোবারকে জিন্দা নবী হায়াতুল নবী সেই নবীকে না দেখে সম্মান করা যাবে না হ্যাঁ। কি যাবে না হ্যাঁ। সমস্ত দেওবন্দীদের মুরব্বী হাজি আমদাদুল্লাহ মহাজির মক্কি তিনি ফয়সালা হাফতে মাসাইলের মধ্যে বলছেন মাই ফকির মশরাব ये है मैं हर साल मिलाद और क्याम करता हो मैं क्याम में बेहद লুৎফ ও লজ্জাত পাতা হো প্রতি বছর আমার বাসায় মিলাদ পড়ি ক্যাম করি নুন নবীর তাজিমে দ্বারা সালাম জানাই এতে আমি মজা পাই স্বাদ পাই হ্যাঁ মুরব্বীরা মজা পাইছে স্বাদ পাইছে আশরাফ আলী থানবী হাজি আমদাদুল্লাহ মহাজির মক্কি তারা মিলাদের ক্যাম্পে জায়েজ বসেন ফতো দালুম দমন আর সিরাতুল হালাবিয়ার মধ্যে একশো উনত্রিশ পৃষ্ঠায় নবীজির সানে ক্যাম্প করাকে মুস্তাহাব বলেছেন আল্লাহ আকবর আল্লামা মোল্লা আলী কারি নসুলের কিয়ামকে মুস্তাম বলেছেন আল্লামা জালালউদ্দিন সৈয়দি যিনি পঁচাত্তর বান নবীরে জাগ্রত অবস্থায় দেখেছেন তিনি আল হাবিউলির ফতুয়ার মধ্যে নবীজির কিয়ামকে মুস্তা হাসান বলেছেন মুস্তাহাম বলেছেন আল্লাহ আকবর বলেন আশাফ আলী থানবী ফতুয়া এমদাদিয়ার মধ্যে তিনি মিলাদের কিয়ামকে মুস্তা হাসান বলেছেন বলে এটা কখনো হারাম হবে না প্রশ্নই আসে না আল্লামা শিয়াবুদ্দিন কস্তরানি আল মামাহিবুল্লাহ দুনিয়া প্রথম খণ্ড দুইশো বত্রিশ পৃষ্ঠের মধ্যে নবীর মহব্বতে দাঁড়িয়ে সালাম দেওয়াকে মুস্তাহসান বলেছেন যুগ যুগ ধরে অনামায় কেনাম নবীর মহব্বতে দাঁড়িয়ে সালাম দেওয়াটাকে জায়েজ মনে করেন মুস্তাহসান মনে করেন নতুন করে একদল কথা থেকে আসে ইভেন বেস্তিজর কেতাবেও নবীর মোহাম্মতে দাঁড়িয়ে সালাম দেওয়া ইসলামুর রুসুম কেতাবে এখানে সেখানে লেখা আছে তারপরে কুল্লিয়াতে আমদাদিয়ার মধ্যে মুনাজাতে দিগারের মধ্যে সেখানে নবীকে চোদ্দ বার ইয়ানবী হোসেন বিশেষ করে ওই সাইকুল হাদিস আল্লামা আজিজুল সাহ বুখারি শরীফ অনুবাদ দেখছেন পঞ্চম খণ্ড হামিদিয়া লাইব্রেরি ছত্রিশ সাঁত্রিশ পৃষ্ঠের মধ্যে নবীর সম্মান বলে বলছেন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামাতুল্লাহ আলাইকা তারা বলে দিয়েছেন সমস্ত অরিজিনাল দেওবন্দীদের মুরব্বী যারা সবাই মিলাদ করেছেন ব্যায়াম করেছেন নতুন তারা এখন ফেতনা সৃষ্টি করে আমরা বলি তোমরা তোমাদের কাছে তোমাদের ফেতনা রাখো তোমরা তোমাদের ব্যাপার তোমাদের হিসাব তোমরা দেবে আমাদের হিসাব আমরা দেবো ফুরফুরা সরসিনা সোনাখান্দা আড়াইবাড়ি ধামতি জনপুরি তারপরে হলো আপনার সন্তোষপুরী হুজুর তারপরে আমাদের ইয়াসিন রহমতুল্লাহ মনা মাল্লাম সাহ হুজুর সহ আগের যুগের হকানি ওলামায় কেরাম সবাই মিলাপ করতো কেয়াম করতো ঠিক কিনা যারা বলেন করতো না আপনারা বলেন আমাদের বাংলাদেশের বার্থডে হলো কি বার আমাদের বাংলাদেশের বার্থডে হলো ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস উনিশশো একাত্তর না আচ্ছা যখন বার্থডেতে ছাব্বিশে মার্চে জাতীয় পতাকা উত্তোলন করে তখন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এমপি মন্ত্রী সচিব আমলা কামলা সরকারি আধা সরকারি নারী পুরুষ সবাই থাকে ঠিক না যখন বলে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন এক সবাই দাঁড়ায় যায় তখন বলে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সোনার বাংলার ভালোবাসার জন্য যদি কোমর সোজা করে দাঁড়ানো যায় আমার নবীর ভালোবাসায় দাঁড়ানো যাবে না কি যাবে না কি যাবে না ওদের কাছে যখন ওসি সাহেব আসে সার সার করে তো তিনটা লাভ দিয়ে দাঁড়ায় যায় ডিসি আসলে তিন লাভ দিয়ে দাঁড়ায় যায় কথা বলেন ঠিক নবীর মোহাম্মত একটু দাঁড়াবে কিসের ফতুয়াবাজি করো কেন ফতুয়াবাজি করো আমার লিখিত কেতাবটা একটু পড়তে বলবেন ওদেরকে ওদের মুরব্বী যারা তারা এগুলো নিয়ে কেউ কখনো ভেজাল করত কখনো ভেজাল করত হ্যাঁ ওরা যে কয়টা হাদিস দিয়ে দলিল দেয় ওইগুলো কিয়ামের বিরোধী কয়েকটা হাদিস আমি শোনাই দিলাম আপনাদের ওইগুলো ওটা নয় যেমন এক লোকরে বলল গভীর জলের মাছ কি বললো আচ্ছা গভীর জলের মাছ মানে কি অতি চালাক ঠিক কিনা লোকটা খুব চালাক এখন যদি সে এটার ব্যাখ্যা খুঁজতে যায় গভীর জল আর মাছ এটা যদি খুঁজে যে গভীর জল মাছ এটা শাব্দিক অর্থ যদি খুঁজে পাবে পাবে গভীরও নাই জলও নাই মাছও নাই আসলে এটা একটা বাগধারা গভীর জলের মাছ মানে হলো চালাক হাদিসে বুঝাইছে একটা উনি বুঝছে আর একটা কথা বলে আমার নবী ছিল বিনয়ী নবী কখনো চাইত না তার জন্য কেউ ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকুক এগুলো আজমিদের কৃষ্টি কালচার দেখেন না মাঝে মধ্যে একেবারে একজন দুই পাশে দুইজন লাঠি নিয়ে দাঁড়ায় থাকে নবী যেগুলো চাইতেন না আর আমরা নবীকে যে ইয়ানবী সালাম আলাইকা ইয়ারসুল সালাম আলাইকা দাঁড়ায় দাঁড়ায় সালাম জানাই এটা তো নবীর মহব্বতে দাঁড়ায় এটা ফরজও না ওয়াজিবও না সুন্নত বলে না আমরা বলি মুস্তাহাসান মুস্তাহাব জায়েজ কাজ এটা না জায়েজ নয় ওরা বলছে হামারি ওলামায় কেনা মৌলুদ শরীফের কেয়ামনে অনেক ঝগড়া বিবাদ করতেছে এগুলো না করে বরং উচিত নবীকে তাজিম করা নবীকে সম্মান করা ঠিক কিনা আল্লাহ নির্দেশ তোমরা নবীকে সম্মান করো নবীর মর্যাদা বাড়ায় দিয়েছে কে আর যারা যে নবীকে আল্লাহ না সেই উম্মেহানের ঘর থেকে নিয়ে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নেপচুন প্লোটো সব সাত আকাশ ঘুরাইয়া আল্লাহর আশ পর্যন্ত গিয়ে আবার পৃথিবীতে আসছেন আল্লাহ বলেন ওয়া রফানা আলাকা জিকরাক নবী আমি আপনার আলোচনাকে সমুন্নত করেছি কুল্লামা জুকেত্তু জুকেত্তামাই আমি আল্লাহর নামটা যেখানে বন্ধু আপনার নামও সেখানে দুলকে গুলকে গ্রহে নক্ষত্রে আজানে একামতে মসজিদে মাদ্রাসায় খানকায় ওয়াজে মাহফিলে কোরআনে কিতাবে আমি আল্লাহ সেখানে আমার বন্ধুর নামও সেখানে আজানে নবীর নাম আছে একামতে বিবাহে খুদ্বাই আছে না আছে আরে বাবা মারিফুল কোরআনেও মুফতি শবী সাহেব জিজ্ঞেস করছেন উনিও বলছেন জায়েজ আসাদুল ফতুয়ার মধ্যে উনিও জায়েজ বলছেন শর্ত সাবেকে ইসলামুর রসুম কেতাবে শর্ত সাবেকে জায়েজ তারপরে আল মোহান্নাদ আল্লাহ মুফান্নাদ কেতাবের একুশতম প্রশ্নে জিজ্ঞেস করছে নবীর মহব্বতে জন্মবৃত্তান্ত আলোচনা করা সালাতু সালাম পেশ করা এটা যাবে কি না এটা কি বেদাতে সাইয়া হারাম বলছে এটা তো বেদাতে সাইয়া হারাম কেউ বলতেই পারে না কোনো মুসলমান বরং নবী যে ঘোড়া পুষ্টির উপর চলে যেতেন যে গাধার উপর চলে যেতেন ওইটার পেশাব পায়খানা যদি আলোচনা হয় ওটা উঁচু তপকার মুস্তাহাব হবে আমি নিজে মক্কা শরীফ সাইয়েদ আলাবি আল মালিক আল মাক্কি সারের সাইফাতে সেখানে গিয়ে নিজে মিলাদের ক্যাম দেখে আসছি করে আসছি আড়াই ঘন্টা মিলাদ ক্যাম হলো আমাদের সর্ষিনা সিলসিলার যে মিলাদ ক্যাম ওরে চরমনার হুজুরও সরষিনা যায় মিলাদ ক্যাম করে আসছে আমাদের নিজের চোখে দেখা এরা ভেজাল করতো না তো কেউ তাহলে আপনারা যে ভেজাল করেন জাতীয় মসজিদের খদিব ছিল আমি বলেছেন মুজাদ্দিদি তিনি মিলাদ করতেন ক্যাম্প করতেন আরে আমাদের আপনারা যারা সাইদি সাহেবের নাম তো শুনছি সাইদি সাহেব মিলাদ ক্যাম্প করতো না করতো কি না লালদিঘির ময়দান এখনো আছে না আপনারা কোন দিক যাবেন কমির বড় বড় হুজুরও মিলাদ করতো জামাত ইসলামের কথা বলেন ওনাদের বড় হুজুরও মিলাদ করতো করে নাই এরা কেউ ভেজাল করতো না শর্ষিলার কথা বলবে মিলাদ পরে আলিয়ার কথা বলবে মিলাদ পড়বে এগুলো আমরা যারা আজকে নতুন শুরু হয়েছি এগুলো করতেছি এগুলো নিয়ে ভেজাল করবেন না আগে কারো ছেলে মেট্রিক পরীক্ষা দিবে আয় পরীক্ষা দিবে জমিনে প্রথম ফসল লাগাবে একটা ঘর উদ্বোধন করবে ঘর বানাইছে অথবা ভিত্তি দিবে মিলাদ করাইতো ক্যাম্প করাইতো নবীর মহব্বতে মিলাদ ক্যাম্প করাইতো ঠিক কিনা আর এখন নতুন করে আসে এটা জায়েজ নাই এটা জায়েজ নাই এটা জায়েজ নাই কি করবে এগুলো যদি না হয় তাহলে কি ডিজে পাঠিয়ে দিবে কথা বলেন ডিজে গান দেবে এগুলো আল্লাহর হচ্ছে এগুলো দলাদলি কন্দন বাদ দেন যারা নবীর সামনে মিলাদ করেন কিয়াম করেন আপনারা করবেন যারা করেন না আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাব কেউ দ্বন্দ্ব কলহ করবেন না সমাজের মধ্যে দ্বন্দ্ব কলহ করবেন না আপনার হিসাব আপনার কাছে আমাদের হিসাব আমাদের কাছে ঠিক কিনা বলেন যার যার কবর তার তার হিসাব আমরা কাউকে গালি দিব না আমরা কাউকে ফেতনা সৃষ্টি করব না আমরা চাই সমাধান আপনার মিলাদ ক্যাম্প ভালো লাগে না আপনি করেন না আমাদের ভালো লাগে আমরা করি করব কথা বলেন ঠিক না জোরে বলেন ঠিক না এই জন্য আমি আপনাদের সমাধানমূলক বললাম